আঘাত কে করেছি যতই আঘাত দাও আঘাতে আঘাতে হয়েছি পাথর যতই আঘাত আঘাত করো করবো না বারো হাসি মুখ আঘাতে আঘাতে হয়েছি পাথর খাই